এবং সুজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দিন তার উপরে পড়িত উনত্তর দিন খুঁজে খেলা তেমন দেন না রিঙ্কু নর্মাল দিলে লাল কার্ড লাল কার্ড লাল কার্ড ওইসে ওইসে দেশি গো আমার ওখানে পারমি ঘরে ও তার কাছে দাও লাগিলা লাগিলা লাগিলা এই দেশি কিন্তু এটা রাগ বেশি বেশি কিন্তু আতা তোমরা লগে জানি এটা বলা খেলাই রে কোনো শুকরিয়া তারা মার মারতো মারি রা Foi. আমি আহ্বান জানাচ্ছি দয়া করে দর্শক আগামীকাল সে ম্যাচ কিছুক্ষণের মধ্যে পবিত্র বাচ্চাদেরকে আহারে Bravo, ama de la. İyi yaşa anana ile akma buldu. তিনবার নয় শেষ ফাইভ কারণে Thank you. 우리 이게 하면서. नीचे रहेगी ओ ठीक है चोट मार रहे भाई दे देखा इधर कमरा दूर तो এবার এখানে আগে তার ঢেলা এ Nigerian. Na onde que তারে বাইরে মারি দিলে ঠিক আছে গেছে গেছে দেওয়া দিয়ে ইয়া ইয়া ভালো লাগিস কত দিন দেখলাম উনত্রিশ পঞ্চাশ জন হয়ে গেছে রামপাট কাটা বর্তমান গোল হয়ে গেছে উনত্রিশ হয়ে গেছে বই বালাইছে আমি বাংলা না Delle verrà lei che Yo tuan langgane market banget. Iya, oh, ya deh. Oh, lagi bawa ayo. Oh, lo tiboy. Ya lo lo lagi. Kira tuh. Ya, o to dure dilim. ওখানে বিছে রে আল্লাহ আল্লাহ লাগে দেবো জিতছে ঠান্ডা লাগে জিতবে दो सौ रुपये लाऊं मैं नीचे बोलना सर उसके साथ अंडा ये ये ये वेरी गुड नोट আমি যে কেটে উঠছি আমার হাত কিবা না কিবা কয় আদা আচ্ছা। দূর দূর শুধু দর্শক নামাজের পর আগামীকাল ফুটবল টুর্নামেন্টের ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবে সাজ্জাদ খান সিটি ফুটবল একাদশ ইসমাইনগর তার মোকাবেলা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেই দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখা নেই দেশ বিদেশের ফুটবলার দোয়ানবাজার সবুজ দল বালাগঞ্জ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল গোল কেন হয় না গোল কেন হয় না গোল শুধু দর্শক মন্ডলী আগামীকালকার ম্যাচ আগামীকাল জমজমাট ম্যাচ প্রথম আদর্শ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্ট আগামীকাল জমজমার ম্যাচে অংশগ্রহণ করবে শক্তিশালী দল এই টুর্নামেন্টে যারা ইতিমধ্যে সেমিফাইনালে উত্তীর্ণ হচ্ছে সেই শক্তিশালী দলটি হচ্ছে দুটি দল হচ্ছে বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশন গোল কেন হয় না গোল কেন হয় না বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বনাথ বনাম সাজ্জাদ খান সিটি ফুটবল একাদশ সেই ম্যাচটি আগামীকাল আমরা থাকবেন বেশ কয়েকজন জুয়েল আহমদ দুর্বাই তিনি আসতে অবশ্যই জগন্নাথ রয়েছেন তিনি আগামীকাল থাকবেন এই পৃথিবী যেমন আছে তেমনই হবে বা সুন্দর এই পৃথিবী থেকে একদম চলে যেতে হবে আপনার সাথে কে কি করলো সেটা না দেবে আপনি তার সাথে কে কি করলেন সেটা কিন্তু সেটাই কিন্তু আপনি করলেন এই পৃথিবীটা কণিকা দুনিয়া এই পৃথিবী যেমন আছে তেমনই যেতে সুন্দর এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে ভালো কাজ যদি করে সেই কাজটি কিন্তু সারা জীবন বেঁচে থাকবে আগামীকালকার ম্যাচ প্রথমা বিশ্ব দামন্তিমূলক ফুটবল টুর্নামেন্টে আগামীকাল সাজ্জাদ কাল সিটি ফুটবল একাদশ মুসমাইনগর তারা মোকাবেলা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের রিপন বল পেয়েছেন জাক্কা চুলের অধিকারী রিপন সুকুম ফখরুল ইসলাম সুকুম নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা শেষ পর্যন্ত বল চলে যায় সাইডের বালক কাজ যদি করেন সেই কাজ আপনারা সেই কাজটি সারা জীবন বেঁচে থাকবে যারা বালক কাজ করবেন সেই কাজটি প্রিয় দর্শক সারা জীবন বেঁচে থাকবে এই মাঠে আপনারা যেন বালাগঞ্জ মেডিকেল ফুটবল খেলা করা সত্ত্বেও ফুটবল লীগ আয়োজন করা হয়েছে এই তাজপুর ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্ট চলছে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব তাদের আয়োজনে মঙ্গলচন্ডী বাজারের পাশে সোনারপুর হাউসফুল মুকামপুরা তাদের আয়োজন সে বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট আগামী শনিবার থেকে সে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আর এই টুর্নামেন্টে আগামীকাল এই টুর্নামেন্ট প্রথম আব্দুল আমন্ত্রমূলক ফুটবল টুর্নামেন্ট আগামীকাল আজ জোরামের দুর্বা ইতিমধ্যে তিনি জগন্নাথপুর আছেন আমরা আগামীকাল তিনি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি জগন্নাথপুর ঘোষণা দিচ্ছেন জেলামের দুর্বাই আগামীকাল তিনি আমার সাথে থাকবেন এই মাঠে এবং ইতিমধ্যে জগন্নাথপুরে তিনি একটি ফাইনাল ম্যাচ রয়েছে তিনি ঘোষণা দিয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সকল ধারাভাষ্যকার বিন্দু যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের টুর্নামেন্টের তথ্য বিভিন্ন গোল কেন হয় না গোল কেন হয় না মামুন রয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি বিএসএনের ধারাভাষ্যকার এখানে জাট ভাই বায়ান্ন টিভি ওনাকে ধন্যবাদ প্রিন্স জুবেল রয়েছে লন্ডন ধন্যবাদ নিউজের নাজমুল রয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি চ্যাম্পিয়ন এই ফুটবল টুর্নামেন্টে বল দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বল দেওয়ার জন্য বলতে পারবে স্টেজে হ্যাঁ রে আমরা প্রিয়া দেখলাম না বল বলে আমাদের স্টেজ আসলে আমরা তো মাঝের দিকে সবাই তাকাচ্ছি বল কিন্তু আমাদের স্টেজে আসলে আমি আমার সামনে বলে আমি বলি যে বল দেওয়ার জন্য আসছি দেখেন আমি তো মাঠের দিকে সে গোল কেন হয় না গোল কেন হয় না এখানে টাইম রয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি গোল করলে পাঁচশো টাকা গোল করলে পাঁচশো টাকা হাজি কলমদারি সাহেব ওনার কাছে টাকাটা দৌড়বাগের মামা তো গোল করলে যদি পাঁচশো টাকা কেউ না গোল করতে পারে আমাদের আমরা চানাচুর বাদাম এগুলা খেয়ে নিবো স্টেজে যারা আছি যেরকমটা ঠিক আছে না হ্যাঁ ধন্যবাদ পাঁচশো টাকা গোল মেলা করতে বলে আগামীকালকে ম্যাচ জমজমাট ম্যাচ আগামীকাল উসমানী গ্রুপের সাবজেক্ট কাছে ফুটবল একাদশ তারা মোকাবেলা করবে বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সেই ম্যাচটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আছি এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষক জনাব আব্দুল শহীদ সাহেব উনারি পরিবারের সদস্য আব্দুল মল্লিক সাহেব আব্দুল মুদ সাহেব আব্দুল মুকেশ সাহেব তারা খেলা দেখছেন স্পাইস ভিলেজ রেস্টুরেন্ট এবং যিনি চেয়ারম্যান ধন্যবাদ জানাচ্ছি আব্দুল শহীদ ভাইকে বিমান বল পেয়েছেন ধর্মদার সমুদ্র বালাগুন না কর্তৃপক্ষ দল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র কে যাবে স্বপ্নের ফাইনালে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যথাসময় মাঠে চলে আসবেন যথাসময় চলে আসবেন সাজ্জাদ খান সিটি ফুটবল একাদশ তার মোকাবেলা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের দলীয় টিম ম্যানেজার জাহিদ আহমেদ দলীয় কোচ আলিমজুদ নুনুম শেখ রাসের ফুটবল টুর্নামেন্ট মান্ডারু কমান্ডার চ্যাম্পিয়ন হয়েছিল লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দেওয়া সবুজ দলের যারা নেতৃত্ব যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন ধন্যবাদ জানছি দলীয় কোচার আলমদি গুণিত নুনু ফুটবল একাডেমির বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুর অন্তর্ভুক্ত হয়েছে এবং জুনেদুল রহমান জুনেদ সাবেক কিছু ফুটবলার বাজার সমুদ্র বারাগঞ্জের উনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শ্যামল আহমেদ দলীয় টিম ম্যানেজার ঢাকা দক্ষিণের তুইন আহমেদ যারা বারো টিম গঠন করেছেন সাজ্জাদ সিটি সংসদ উসমানীগুর উপজেলা আগামীকাল এই মাঠে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন মোকাবিলা করবে প্রথম আদর্শ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্টের এবং আজকে জয়ের জবাব কোনো চলাচলের চলে যাবে স্বপ্নের ফাইনালে কে পাবে মোটরসাইকেল কে পাবে ফ্রিজ আসছে গরমের দিনে আসছে ফ্রিজটা মানে অনেকই দরকার মোটরসাইকেলের দরকার আর জগৎটাকে ফ্রিজ দরকার না আমার মনে হয় না তিনি মুসপুসে আসছেন যাই আমরা লক্ষ্য করলাম এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে প্রদর্শক প্রথম দুশো আমতুমূলক ফুটবল টুর্নামেন্ট যারা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নানা দক্ষিণ আফ্রিকার গানা নানা নানা নানা নানা রে দিয়েছে নানা এখানে লিঙ্কন এবং পাঁচশো টাকার মালিক হয়ে গেল আমি জোর থেকে আমার নাচি যে গোলটি আছে এই গোলটি প্রথমে হয়েছে অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় সুন্দর গোল উপহার দিয়েছে আমরা যেহেতু গোল অংশগ্রহণ করেছি অত্যন্ত সুন্দর খেলা দেখাচ্ছে আমরা দর্শকরা আনন্দ পাচ্ছি আমরা চাই খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিসমাপ্তি হবে ভালো খেলা উপহার দিচ্ছে তারা সমুদ্রের গোল যায় না যে মুহূর্তে করতে পারে দক্ষিণ ক্রীড়া চক্র এক সময় হলে গেলেছে আমাদের সবুজ দল তারা এক সময় বলে গেলেছে এবং দলের পক্ষে আমি যুবরাজকে আবার যাচ্ছি যিনি গোল করছেন তার নামটি ধর আক্তার ভাই বিশ্বাস ভূষণ করছি আক্তার ভাই যিনি গোল করেছেন রফিক ভাই আক্তার ভাই এবং সিয়াল ভাই বিশ্বাস এবং চঞ্চল ভাই গোলটি যক্কার মধ্যে গোল হয়েছে সেটা আপনার লক্ষ্য রাখবেন খেলা উপভোগ করছেন আমাদের সময় দর্শক অতিথিবৃন্দ আমরা ধন্যবাদ নাসিব কষ্ট সকল সুযোগবিন্দু এবং টুইন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দলীয় কোচ হিসেবে রয়েছেন টুইন ভাই টুইন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি দলীয় কোচ ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র এবং শ্যামল ভাই টিম ম্যানেজার দলীয় কোচ আলমদের নুনু দেওয়ানবাজার সবুজ দল বালাগঞ্জের দলীয় কোচ নুনু ফুটবল একাডেমির এবং জায়দ আহমেদ আগামী পঁচিশ তারিখ চিত্ত সাধারণকার ফুটবল টুর্নামেন্টে বল জুড়ে সেই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ এবং বল জুড়ে চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের পক্ষে মহিবুর রহমান মহিব মতুবের দাওয়াত দিয়েছেন ইউনি ফুটবল একাডেমি তাজপুর তারা মোকাবেলা করবে দলবাজার কিশোর কিশোরীদের চিত্রনায়ক ফেরদুস থাকবেন সেই ফাইনাল ম্যাচে আগামীকাল এই টুর্নামেন্টের জমজমাট ম্যাচ প্রিয় দর্শক প্রথম বিশ্ব দামত্বমূলক ফুটবল টুর্নামেন্টের জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সাজ্জাদ কাছিটি ফুটবল একাদশ উসমানীনগর তারা বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের মোকাবিলা করবে এই টুর্নামেন্টের পর আপনারা কোথায় যাবেন আর কোথায় কোথায় খেলা রয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে নিয়ে আসবেন না সুরচা স্পোর্টিং ক্লাব মাটিয়ানি হাউসপুর এবং মোকামরা তাদের আয়োজনে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট মোটরসাইকেলে খেলা আগামী শনিবার থেকে সেই ম্যাচ গড়াবে এবং আগামী কিছুদিনের মধ্যে বয়জুর মাঠে বয়জুর কালীবাড়ি মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট আমিয়া সাহেবের নামে সেই টুর্নামেন্টের জমজমার টুর্নামেন্টের শুভ উদ্বোধন হবে মধ্যমাঠ থেকে মুস্তাফিজুর রহমান এক শূন্য বলে গেছে এবং সম্ভব আগামী মাসের তিন তারিখ থেকে চান্দিপাড়াতে Abdul Sheikh football tournament champion হয়েছিল আগামীকালকার ম্যাচ আমরা আহ্বান জানাচ্ছি যে আজকের এই ম্যাচ সম্পর্কে কিছু মন্তব্য করার জন্য আমাদের উসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সিনিয়র সহসভাপতির আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দর্শক আজকে এই ম্যাচটি দেখতে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি দয়া করে দর্শকদের কিছু বলার জন্য জগতে বলেছিলাম একটি গোল ভরসা করা যায় না সেই গোলটি কিন্তু করল সাদ্দাম ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ফুটবলার মেসটি কিন্তু জমে উঠেছে আমি আহমদিয়া যে গোলটি করেছে সাদ্দাম আর জমজমাট বেশি আমি আহমদ আছি আব্দুল উসমান আমি এটা করার জন্য গোলের সমতা গোলের সমতা প্রিয় দর্শক জমজমাট ম্যাচ এবং দামতিমূলক ফুটবল টুর্নামেন্টটি আজকের এই জমজমাট একটি গোল বর্ষা করা যায় না খেলা যদি সময় সমান্তর কোন দর্শক মানে প্রবেশ করবে জমে উঠেছে ম্যাচ জমে উঠেছে ম্যাচ আমি দর্শকদের শান্তি থাকার জন্য হবে আছি আমি আপনাদেরকে আবার নিয়ে আছি যে তো শান্ত প্রিয় দর্শক তাদের কিছু বলার জন্য খালি ধন্যবাদ আমাদের এখানে যারা ফুটবল দেখছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এখানে খেলাধুলার মধ্যে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছে ব্যাপার মাঠে আছেন ওনার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে আজকে এখানে রানা যে কথা বলেছেন আমরা দেখলাম যে কিছু সময়ের মধ্যেই পরপর একটি গোল হয়েছে এবং একটি গোল হওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যে পরবর্তী গোল হয়েছে তো আমরা এখানে যারা খেলাধুলা আয়োজন করেছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের তামিনার আলী আমাদের উসমানীনগর তো অনেক দেখার আমার খেলাধুলা অত্যন্ত যে জনপ্রিয় খেলা ফুটবল এই খেলা আমরা দেখেছি প্রথম থেকে এই খেলা জমে উঠেছে এবং আগামীকালকে এখানে আরেকটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেই খেলায় যারা বিজয়ী হবে তাদের ফাইনাল খেলবে আজকের বিজয়ী দলের মধ্যে এখানে আব্দুল শহীদ আমাদের মধ্যে এই যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই জন্য আমাদের কাশিপাড়ার আব্দুল শহীদকে আমরা উসমানীনগর বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাকে এরকম একটি সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আজকে এখানে জুবেল সহ যারা এই খেলাকে সুন্দর ও সাফল্য সাফল্যমণ্ডিত করে তুলেছেন আমাদের সোহেল সহ সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আপনারা খেলা দেখছেন খেলা দেখবেন আপনাদের সবাইকে এই সুন্দর খেলা উপভোগ করার জন্য আমি শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করতে আসলাম দে দে আর দুটা দে কথা রাজনৈতিক অঙ্গনে যা নিবেদিত পান যে প্রথম আব্দুল শহীদ ফুটবল টুর্নামেন্টের যে আজকে আমাদের মাঠে উপস্থিত আছেন প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য শুধু দর্শক মন্ডলী এক এক গোলের সমতা আর দোয়ারবাজার সবুজ দল বালাগঞ্জ তারা এক এবং ঢাকা দক্ষিণ ক্রীড়াচকর তারা এক সাদ্দাম তিনি অবশ্য বলটিকে গোল করেন এবং দলের পক্ষে গোল করে সমতা আনেন খেলা যদি কোনো ফলাফল না আসলে আসি টাইবিকে কোনো দর্শক মানে প্রবেশ করবেন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রথম আদর্শ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় semifinal match joint champion football টুর্নামেন্টে তারপরে মোটরসাইকেল এবং রানার্স আপ দলভাবে শুক্র পুরস্কার স্পন্সর করেছেন স্পাইস ভিলেজ ইন্ডিয়ান রেস্টুরেন্টের যিনি চেয়ারম্যান বিভিন্ন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের যিনি পরিচালক যুক্তরাজ্যের প্রবাসী কাশ্মীর ইউনিয়ন সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব মনে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি পরিবার সদস্য বিন্দু যারা হচ্ছেন আব্দুল মল্লিক সাহেব জনাব আব্দুল মুকেশ সাহেব আব্দুল মুহিদ সাহেব তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এক এক গোলের সমতা এক এক গোলের সমতা রানা দলীয় গোলরক্ষক সেন্টার করেছেন ম্যান অব দ্য ম্যাচ যারা নির্বাচন করবেন তারা তাকে আপনি কাকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিবেন Lincoln man of the match নির্বাচন করবেন বালাগঞ্জ ম্যানগর ফুটবল খেলোয়াড় করার সংস্থা সভাপতি জনাব আখতার আলী সাহেব তিনি গ্রামীণ বাজার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সুয়েল এফসির প্রতিষ্ঠাতা জনাব সুয়েল আহমেদ যিনি কাকুর বাজার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম এবং খালেদ আহমদ কুকুর কাকুর ইউনিয়ন পরিষদের ইউপি এবং খেলোয়াড় করার সংস্থার ক্রীড়া সম্পাদক বাবু চঞ্চল পাল আমাদের অত্যন্ত যিনি কাশপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস এবং উসমানগর আমাদের লীগের আহ্বায়ক ইসলাম প্রতিষ্ঠাতা সভাপতি উসমানগর সত্তা এবং আইনুর জুমন আপনাদের ম্যান অফ দ্য ম্যাচ এবং Jubel man of the match নির্বাচন করার জন্য নিজেদের সময় থেকে আক্রমণ করার চেষ্টা করছি কোন দর্শক মানে প্রবেশ করবেন না মাইকের ওপরের কারণ যাচ্ছে মঞ্চ সভা চলে আসার জন্য এক গোলের সমতা আগামীকালকার ম্যাচ জমজমাট ম্যাচ প্রিয় দর্শক প্রথম আব্দুল শহীদ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্টে আগামীকালকে ম্যাচ হবে জমজমাট এখানে বেশ কয়েকটি চ্যানেল যা ফেসবুক লাইভ করছে বিএসএন ধারাভাষ্যকার সুলেমান হোসেন মামুন এবং নাবিল হায়দার চৌধুরী এনএসএ নিউজে ধারাভাষ্যকার নাজমুল হোসেন নাজু এবং বায়ানবিডিসের জায়দ আহমেদ জুয়েল গাছ উসমানী করছিল আন্দোলন ধন্যবাদ জানছি সিরিয়াস স্পোর্টস টিভি রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্কোরিং প্রদর্শক এক এক মামুন রশিদ মোহন দলীয় এস সেঞ্চুরি মুখ্য ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলছে দোয়ানবাজার সবুজ দল টাইগার জামিল দোয়ানবাজার সবুজ দল বারাগঞ্জ তারা একটি গোল করেছে সেই গোলটি অবশ্য ধরে রাখতে পারেনি সাদ্দাম দলের পক্ষে গোল করে দলকে অবশ্য তিনি লেভেল করেন রাসেল হাসানুজ্জামান মিলন তিনি বাঁশি বাজান এবং ফ্রিকিক লাভ করেছে সবুজ দল বালাগন সবুজ দল বালাগন তারা ফ্রিকিক লাভ করছে ডেঞ্জার জুনের কাছ থেকে কিন্তু তারা ফ্রিকিক লাভ করছে আব্দুল শহীদ ফুটবল টুর্নামেন্টের আজকের এই সিনেফেলের ম্যাচটি দেখছেন যারা মাঠে বসে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক কাশ্মীর ইউনিয়নবাসী তাদের পক্ষ থেকে যারাই চ্যাম্পিয়ন হবে এই ফুটবল টুর্নামেন্টে তারা একটি মোটরসাইকেল পাবে এবং রানার সাহেবদের পাবে একটি সবগুলো পুরস্কার স্পন্সর করেছেন এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আব্দুল শহীদ সাহেব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ইমান্স দলীয় অধিনায়ক শর্টিম্যান যারা আমরা সবুজ দল বালাগঞ্জের এই ফুটবলার আসিফ মোহাম্মদ আহাদ আলী হানুদ তিনজন এই ম্যাচটি পরিচালনা করছেন নানা ইমান এবং শুকুর আছেন নানা না কে কিংবা নানা সিদ্ধান্ত অনেক আগেই সরকারি মাস্টার সেখানে অফসাইড হয়ে যায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায় আলী তিনি করেন প্রবেশ করবেন না আমি আপনাদের জানাচ্ছি যদি সরাসরি চাইবি কোন দর্শক মানে প্রবেশ করবেন আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রানা দলীয় রক্ষক দলীয় টিম সময় আহমেদ ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের কোচ সুইন আহমেদ এবং দলীয় টিম ম্যানেজার জায়দ আহমেদ নুর ইসলাম দলীয় দলীয় কোচ নুনু ফুটবল একাডেমির প্রফেসর আলমজিৎ নুনু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুর অন্তর্ভুক্ত আছে নুনু ফুটবল একাডেমির এবং শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সেই নুনু ফুটবল একাডেমির দলীয় কোচ আলমজিৎ নুনু আর এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যেমন আব্দুল শৈশেদ আমি অনেকে ধন্যবাদ জানাচ্ছি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে আগামীকালকে ম্যাচ বিবাদ হতে পারে এবং এরকম সত্যিকার গোল চমৎকার খেলেছে ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী যারা আছেন প্রবাসী বিন্দু যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকল প্রবাসী বৃন্দ যারা প্রথম আদর্শ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্ট অভিনন্দন জানিয়েছেন সকল প্রবাসী বৃন্দ জাহানা ভাই সাবেকৃতি ফুটবল নুরুল সাহেব মনিন্দুলাল দেব তরমুস আলী হান্নান মেশাব আব্দুল মালিক সালাম তুফার আহমেদ জুলফিকার খান সোহেল এনামুল ইসলাম চৌধুরী শিপন মিয়া শিপন প্রতিষ্ঠাতা সুপন ভাই সাবেক ফুটবলার আশিক মিয়া ডাইম আহমেদ সাবেকৃতি ফুটবলার ধন্যবাদ জানাচ্ছি প্রথম আদর্শ সৈয়দ ফুটবল টুর্নামেন্ট অভিনন্দন জানিয়েছেন জনাব আব্দুল মলিক সাহেব আব্দুল সৈয়দ সাহেবের ভাই আব্দুল মুকির সাহেব উনারি ভাই আব্দুল শহীদ সাহেবের ভাই আব্দুল মহি সাহেব জনবাদ জয় ফারুক আল্লাহ সাহেব বিখ্যাত বাবাসিদ জনাব আব্দুল ইরফান আব্দুল মুকির সাহেব বিখ্যাত বাবাসি সাহেব হাজির শেখ ইস্তাফুদ্দিন সাহেব বিখ্যাত বাবাসি জিয়াউদ্দিন জামিয়া সাহেব সোহেবাই ফসল হোসেন সুমন খালেদ মিয়া আব্দুল শহীদ সাহেব বিখ্যাত বাবাসি মোহাম্মদ আব্দুল কাতার সবাই কিন্তু প্রথম আব্দুল শহীদ আমন্ত্রণ তোমরা ফুটবল টুর্নামেন্টে অভিনন্দন জানিয়েছেন খেলা যদি কোনো ফলাফল আসে না সেই চাইদিকার কোন দর্শক মানে প্রবেশ করবেন না আগামীকালকার ম্যাচ জমজমাট ম্যাচ আগামীকাল নানা সাবজেক্ট কাছুটি ফুটবল একাদশ সুরেন্দ্রগড় তারা মোকাবেলা করবে শক্তিশালী বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেখানে আমার দেখা দেখতেন ক্রীড়া ফুটবলার মেসি প্রদর্শক জমে উঠেছে ম্যাচ ম্যাচটি জমে উঠেছে বেঞ্চমার্ক ম্যাচ ম্যাচটি কিন্তু কোনো দর্শক মানে প্রবেশ করবেন না যদি খেলার কোনো ফলাফল না হয় কোনো দর্শক মানে প্রবেশ করবেন না আজকে আমার কি ম্যাচ হয় হ্যাঁ ম্যাচ এটা চা হচ্ছে এখানে চাও নাই নিবা চা খাবো আমরা চা একটি ব্যবস্থা করে এবার কি ম্যাচ এই যে এমন একটি ম্যাচ যদি চার যদি ব্যবস্থা করে তাহলে কিন্তু ভালো হতো আমরা চার তোমার মাঝে মধ্যে খেলা দেখতাম রাশিয়ার বল পাচ্ছেন যেখানে একটা চুলদার রয়েছে সেই রাশিয়ার দেখা দক্ষিণ ক্রীড়া গণবাদের সবুজ দল মালাগণ রিপন দলীয় দিনে ব্যাট পাস করেছেন সুকুব দলবাজার সবুজ দল যারা এসছেন ফিরেন ইউকে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হচ্ছে লিঙ্কন থেকে সুকু বল পাচ্ছেন দলবাজার সবুজ দলের বাড়িয়ে দিয়েছেন সেখানে লিঙ্কন মুস্তাফিজুর রহমান দলবাজার সবুজ দলের বর্জ্য খেলোয়াড় শট নিয়েছেন ফুটবলার ফুটবল টুর্নামেন্টের দলবাজার সবুজ দল চ্যাম্পিয়ন হচ্ছে এটা বাচ্চা ঢুকে গেছে এমন জোর দিতে তার দুর্ভাগ্য সেই সবুজ দলের দুর্ভাগ্য এবং সুমন্ত মারা যায় দেখা দক্ষিণ ক্রীড়া চোখে কোন দর্শক মানে প্রবেশ করবেন না নিশ্চিত বিশ্বাসের দিকে প্রথম দুশোটা মন্ত্রমূলক ফুটবল টুর্নামেন্ট দুই হাজার একুশের জমজমার সেমিফাইনাল ম্যাচ যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে হচ্ছে মোটর সাইকেল যারা শব্দ পাবে ফ্রিজ আগামীকাল জিতল সেমিফাইনাল ম্যাচ বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন তারা মোকাবেলা করবে subject city football secretary Ismailnagar tiger Jamil subject Bharat team গঠন করেছেন সেখানে যুবরাজ খান জানিয়েছেন যে ভারত টিম গঠন করেছেন আগামীকাল তারা খেলবেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনে শেষ মুহূর্তে খেলা যে কোনো মুহূর্তে শেষ বাসি বাঁচতে পারে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি রিপন কাঁচা ডিমেন্ড দেখে নিচ্ছেন শেষ মুহূর্তে যে কোনো মতো শেষ বাসি বাঁচতে পারে কোন দর্শক মানে প্রবেশ করবেন না প্রথম অর্ধশয় জামন্তমূলক ফুটবল টুর্নামেন্টের প্রথম semifinal match high voltage match আগামীকাল জমজমাট ম্যাচ প্রিয় দর্শক উসমানীনগর উপজেলার সাজ্জাদ খান সিটি ফুটবল একাদশ তারা মোকাবিলা করবেন বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের রানা দুর্লভ গোলরক্ষক শট নিয়েছেন নানা দক্ষিণ আফ্রিকার গানারি ফুটবলার নানা নানা থেকে ইমান্স নাসের যাত্রা চুরের অধিকারী রিপন দলীয় অধিনায়ক ঢাকা দক্ষিণের ফখর ইসলাম জন্মদার সমুদ্র মালাগঞ্জের যারা এসএন ত্রিমুখে ফুটবল টুর্নামেন্টে কোটাগুর মাঠে চ্যাম্পিয়ন হয়েছে পদ্মমার থেকে লিমন কাছে ডিমান্ড ডেকে নিচ্ছেন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র রিপনকে বাড়িয়ে দিয়েছেন ওয়ান টু ওয়ান করে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মুস্তাফিজুর রহমান বগরি খেলোয়াড় জন্মদার সমুদ্র মালাগঞ্জের আগামী চব্বিশ তারিখ চিত্ত সাধন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বয়াজি উচ্চ বিদ্যালয় মাঠে নুনু ফুটবল একাডেমির তারা বাজার একটি দলের মোকাবেলা করে সেই ম্যাচটি দেখার জন্য বয়জ চট্টগ্রাম স্পোর্টিং ক্লাবের মহিবুর রহমান মুহিবং মতুর ভাই এবং আমিনুর রহমান তারা আমন্ত্রণ জানিয়েছেন যেখানে চিত্রনায়ক ফেরদুস থাকার কথা রয়েছে শেষ ফাইনাল ম্যাচে আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ প্রিয় দর্শক আগামীকাল সাবজেক্ট কাল সিটি ফুটবল একাদশ তার মোকাবেলা করবে প্রথম অধ্যক্ষ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব হাউসফুল শোনার Talk on the please. মাঠের ভিতরে কেউ যাবেন না দয়া করে মাঠের ভিতরে কেউ যাবেন না আমি আপনাকে আবার যাচ্ছি কেউ ঢুকবে না কিছু আনি কিছু আনি কেউ মাঠে প্রবেশ করবেন না লাইনে বাইরে চলবে লাইনে বাইরে চলবে প্লিজ লাইনের সময় লাইনে বাইরে চলে যান সবাই শান্ত থাকুন লাইনে বাইরে চলে যান প্লিজ লাইনে বাইরে চলে যান মাঠের দিকে তাকান মাঠের দিকে তাকান মাঠের দিকে তাকান মাঠের দিকে তাকান প্রিয় দর্শক মাঠের দিকে তাকান আমরা পেতে আহ্বান জানাচ্ছি মাঠের দিকে তাকান এক এক গোলের সমতা প্রথম আবদুল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট কাশপুর ইউনিয়নবাসী তারা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে ধন্যবাদ নাচি কাশপুর ইউনিয়নবাসী দেওয়ানবাজার সবুত্তর বালাগঞ্জ তারা মোকাবেলা করছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সাজ্জাদ খান সিটি ফুটবল একাদশ উসমানীনগর তারা মোকাবিলা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনে আগামী শনিবার থেকে মুকামপাড়া হসপুর সোনারপাড়া তাদের আয়োজনে শুভেচ্ছা স্পোর্টিং ক্লাবের আয়োজনে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট মঙ্গলচন্ডী বাজারের পাশের মাঠে প্রথম মোটরসাইকেল সেই টুর্নামেন্টের শুভেচ্ছা স্পোর্টিং ক্লাব তার আয়োজন করছে এবং কোনো দর্শক মানে প্রবেশ করবেন না আমি আহ্বান জানাচ্ছি শেষ ম্যাচটি কিন্তু শেষের দিকে কোনো দর্শক আপনারা মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না নিজেদের দিমাগ দিমাকু এবং সমস্যা নেই সমস্যা নেই কোনো সমস্যা নেই মানে একজন আরেকজনের উপরে পড়েছে সমস্যা নেই মানে একটু মানে হেলে তুলে পড়েছে সমস্যা নেই এটা আমাদের দর্শক মাইন্ড করবে না কোনো সবাই দর্শক আবার বলেছে আপনারা লাইন থেকে বিভাগ দূরে থাকার জন্য লাইন থেকে ভাই প্লিজ লাইন থেকে দূরে থাকেন প্লিজ ভাই লাইন থেকে দূরে থাকেন সেল ভাই সেল ভাই সামনে যারা আছে সেল ভাই একটু বসার ব্যবস্থা করে দেন তাদেরকে মারিল বিগুরে দে সিদ্ধান্ত চূড়ান্ত ম্যাচসভায় সিদ্ধান্ত চূড়ান্ত কেউ আপনার কথা বলবেন না ম্যাচসভায় সিদ্ধান্ত চূড়ান্ত কোনো দর্শক আপনারা বাইরে থেকে কোথাও পাবো না ম্যাচটা আহ্বান যাচ্ছে মেসে মানে সিদ্ধান্ত চূড়ান্ত শুধু দর্শক মন্ডলী কি হবে আজকে নাটকীয় দৃশ্য নাটকের সেই দৃশ্য দেখার জন্য অপেক্ষা করুন কোন দর্শক মানে প্রবেশ করবেন না প্রথম দৃশ্য যেমন তোমার ফুটবল টুর্নামেন্টে কে যাবে সেই স্বপ্নে পাইলে ব্রাহ্মণের সমুদ্র দল মারাগুন না ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র আগামীকালকার ম্যাচ আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ আগামীকাল সাজ্জাদ খান সংসদ সাজ্জাদ মোকাবিলা করবে বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সেই ম্যাচটি আপনারা দেখবেন নাটকীয় দৃশ্য নাটকীয় দৃশ্য নাটকের মিল এবং অমিলটাকে নায়ক মনে মনে নায়িকা মনে এসেছে কে বলতে পারি না আমি ভাই নাটকের সবই দৃশ্য মনে পড়ে গেল কে হাসবে আর কে কাঁদবে যদি ফাইনাল খেলা খেলা হয়ে গেছে হ্যাঁ, হ্যাঁ। হয়েছে পার হয়েছে অশ্বারোহ শট রয়েছে বলপ্রদেব কয়েকবার উপর দিয়ে গোলে কোন দর্শক মনে প্রবেশ করবেন না খেলা যদি কোনো ফলাফল হয় সরাসরি টাইব্রেকার কোন দর্শক মানে প্রবেশ করবে আমি আহ্বান জানাচ্ছি আমি দর্শকদের আহ্বান জানাচ্ছি দেওয়া করে আপনারা কেউ প্রবেশ করার চেষ্টা করবেন আপনাদের জন্য এই ফুটবল টুর্নামেন্ট প্রথম আদর্শ দামন্তমূলক ফুটবল টুর্নামেন্ট প্রিয় দর্শক আপনাদের জন্য নির্বাচন করবেন বাবা উসমানীদের ফুটবল খেলা করার সংস্থার সম্মানিত সভাপতি গ্রামীণ বাড়ির ব্যবস্থার সম্মানিত সাধারণ সম্পাদক আক্তার আলী সাহেব এবং স্বেচ্ছাসেবক লীগ উসমান গ্রুপের বাবু চঞ্চল পাল এখানে সোহেল ভাই তাজপুর বাজার ব্যবস্থা কমিটির সমাজ সাধারণ সম্পাদক রফিক আহমেদ যে সহসভাপতি উসমানীগর বাবা উসমানীগর ফুটবল খেলা করার সংস্থা এবং এটা তো বের করে দেন ইগুতার টাকা দিতে পারেন না ও তো মামু সবাই কাছে ইগো আরে ঘুমা বল দেওয়ার জন্য হবে যাচ্ছি বল দেওয়ার জন্য হবে যাচ্ছি detay aldın hani güzel gidiyor. Başka bir yer Time bolon. ग्यारह मेला याद है